নো নো নো নো জ্বলাই দিব নেতার মুখে নেই আমি জ্বলাই কি এটা সিগারেট হ্যাঁ বেতনটা আমাকে দিতে বলো কি এটা সিগারেট এটা কি সিগারেট সিগারেট খাইস আর এটা কি সালাই সালাই তুই খাইস এটা জ্বলাই দিব भाई मारो मुझे मारो मारो मुझे मारो मारो नहीं ये मजाक हो रहा है एक सेकंड यार मजाक हो নে তোর মুখে নে আমি জ্বলা দিচ্ছি নে মুখে নে কিভাবে নে নে নে আমি সালাই সালাই মারে দিব সালাই মারে দিব কি প্যাকেটে তো অনেক সিগারেট রে দেখা তো বাবা কোথায় পাইছিস রে একটা আমাকে দে আমিও খাই ধরাই দিব 嗯。